সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি আর একটি সিআরটি টিভির কাজ দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি টিভি তো অনেক দিন ধরেই নষ্ট করে ঘরে ফেলে রেখেছে মানে পরে রয়েছে তো তারা নেওয়ার জন্য বা কাজ করাচ্ছে না তো আমরা আমাদের হোম সার্ভিসিং সেবার থেকে যেহেতু এসেছি তো সেই কারণে আমরা বাড়িতেই কাজটা করে দিতেছি একটু স্কিপ করে নিই তো ভিউয়ার্স আমরা এই টিভিটির কানেকশানটি দিয়ে নিই দেখি আসলে কি প্রবলেম কিন্তু প্রমাসিল লাল বাতিটা জল অনেক দেরি করে তাই তো লাল বাতি দিয়ে সবে জল তো মানে ভিউয়ার্স আমরা আসলে দেখতে পাচ্ছি এটার এসিটি ঠিক আছে তো প্লাগটি আসলে ড্যামেজ হয়ে গিয়েছে তো প্লাগটি যেহেতু আমাদের কাছে নাই তো সেক্ষেত্রে আমরা এই প্লাগটি দিয়ে কাজ করে দেব এবং এটার যেই ইন্টিগ্রেটার দেখতে পারতেছেন লাল বাতিটি ঠিক জ্বলে উঠছে কিন্তু মাগার এই ছবি আসতে নাকি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো আমরা এটা এখন খুলে নেব খুলে আগে দেখবো এটার কি কি প্রবলেম আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করে নিয়ে এখনও সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে দেখছেন তাদেরকে থ্যাংক ইউ এবং সুমার্স তো আমরা এখন এটাকে খুলে নেব রুমি আনা তো তো আমরা ভিউয়ার্স আমরা খুলে নিতেছি ধীরে ধীরে তো এটার ভিতরে আরো নাট রয়েছে নিচে তো সেগুলো আমরা খুলে নেব তো টোটাল তো ভিউয়ার্স আমরা আসলে খুলে নিলাম তো এটার বডিটিও একটা সুবিধাজনক না তো টিভি মেশিনটি আর মনে কিছুদিন পরে থাকলে জম পরে নষ্ট হয়ে যেত তো যাই হোক এখন যে অবস্থানে আছে আমরা কাজ করে দিলে আশা করি আবার কিছুদিন ব্যবহার বা অনেক দিন ব্যবহার করতে পারবো তো আমরা টি স্কিপ করে তো দেখতে পারতেছেন এটা একাই সিট দ্বারা গঠিত তো আসলে গ্রামে যে সমস্ত টেলিভিশনগুলো বিক্রি করা বা ডেলিভারি দেওয়া হচ্ছে বা দেখতেছে কাস্টমার তো বেশিরভাগই চানা টিভি তো এই টিভিটি যদিও আপনারা দেখতে পাচ্ছেন এই টিভিটি যদিও আর খোলা হয় না একেবারে ইনটেক কিন্তু এটা শোরুমের থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই টিউব যেই হিটার গান ভোল্টেজ তার থাকে বা সেটি পুরে ছাই হয়ে যাওয়ার কারণে এটা জোড়া করে দিছে তো এটার যে প্রবলেম ছবি আসতেছে না তো জানি না এটার কি টিউব প্রবলেম এখন আমরা এটাকে ভোল্টেজ দিব ভোল্টেজ দেওয়ার পর ভোল্টেজটি মেপে নেব তারপরেই আপনাদেরকে আমি বলতে পারবো এটা আসলে প্রবলেমটা কি তো তার জন্য আমরা একটি স্কিপ করে নেব ক্যামেরাটা একটু অন্যদিকে নেব তো আমরা সিআরটি টিভিটি খুলে নিলাম এবং এটা দেখতে পেলাম সিআরটি টিভির এই যে মেন সার্কিটটি রয়েছে সেটার ভিতরে কোনো তাকে এখনও স্পট করেনি কোম্পানি যেভাবে কাজ করে দিয়েছে সেভাবে রয়েছে তো এটা কেন এত দেরি করে আসলে আসে তো আমরা বলতে ছাড়া আগে একটু পার্টসগুলি মেখে নেব কোন কোনটার কারণে হয় এটা দিলে এটা পড়লে সমস্যা হবে না আচ্ছা তাহলে সমস্যা হবে না নাকি ইটটা তার হালকা একটু ময়লা আছে ও আচ্ছা ঠিক আছে ও এত নিচে রাখলে তো সমস্যা ছিল না নিচে রাখলে আপনি ওয়াল কলমটা খুলে যেত হ্যাঁ না না দেখবেন না তো মানে এর তো ওয়াল কাপড় দিলে আগুন ধরিয়ে যাবে কাপড় হ্যাঁ আর আচ্ছা, কাপড় তাহলে খুলে ফেলেন কোন স্যার আচ্ছা কাপড়টা দিয়ে তো আসলে গ্রামে আমরা এই কাজগুলি করতে যে অনেক কাস্টমারের সাথে একটু ডিস্টার্ব হয় দোকানে নিয়ে গেলে দোকানে নিয়ে গেলে আর কি আপনাদের জন্য একটু কষ্টটা কম তো আমরা একটু স্কিপ করি আর একটা রুমিয়া না আচ্ছা তো এখানে পাওয়ার দিতে যেই পাশটি ব্যবহার করছে তো সেই পাশটি একটু দুর্বল হয়েছে তো আমরা প্রথমত সেই পাওয়ার দুটি পার্স থাকে একটি হচ্ছে ট্রানজিস্টর আর একটি হচ্ছে বিয়ার তো আমরা সেটি লাগিয়ে দেব লাগানোর পর আমরা এটাকে আবার পুনরায় ভোল্টেজ মেপে নেব স্কিপ করে নিই বিয়ারটি বিয়ারটি খুলে নিই আগে বিয়ারটি দেখি বিয়ারটি বেশি বেশি প্রবলেম দেখাচ্ছে আমরা আরেকটি বিয়ার নিয়ে নিলাম নতুন আমরা এটাকে এখন এখানে সেট করে দেব এক সাইড দাদা দাদা বিরাম চালিলে তো উঠবে ওই উঠাই তো হ্যাঁ, হ্যাঁ। আমি বিয়ারটি লাগিয়ে নিলাম এখন একটু সোল্ডারিং করে নেবো লেয়ারটি আমি সোল্ডারিং করে নিলাম তো একটি বাইপাস এসি কোট লাগিয়ে নেব দেখা গেছে টানা আসরা করে কাজ করতে একটু কষ্ট হয় তো আমাদের এসি কোট দিয়ে আমরা কাজ করতে একটু সুবিধা হয় কারণ তো আমি সিপটটি লাগিয়ে নিলাম এখন আমি এটাকে পাওয়ার দিব পাওয়ার দিতে দিতেই দেখা গেছে আমাদের টিভিটি চালু হয়ে গেল আমরা লিখে নেব দেখি এটা ওয়ার ভোল্টেজ দেয় বৃষ্টি চালু হয়েছে কিন্তু মজার আবহাওয়া আসতেছে এ লাবিব লাবিব হ্যাঁ? তো আসলে ভিউয়ার্স এটা আমরা যে যেই ভোল্টেজটি পেলাম এখন টিভিটি সম্পূর্ণ ওকে আছে কিন্তু এটার যে গোলার যে প্রবলেম আপনারা দেখতে পারবেন কিছুতে স্ক্রিন আসছে না তো এই ধরনের প্রবলেম সাধারণত হয়ে থাকে পিসি থেকে তো আমরা এটার বেশটি চেঞ্জ করে দেবো বেশি বেস এটি স্কিপ করে নেব আপনাদেরকে না দেখলে নেই তো বেস আসলে এটার যে ছবি আসবে এটার বেসের যে পিন রয়েছে এটি জম পরে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং প্লাস দেখতে পাচ্ছেন পিন একেবারে জম পরে একবার ভিতরে আসলে রয়ে গিয়েছে তো আমরা এটার বৃষ্টি চেঞ্জ করে দেব তো ভিউয়ার্স আমরা এই বৃষ্টি চেঞ্জ করে নতুন একটি বীজ লাগিয়ে নিলাম তো এখন আমরা এটাকে ফিটিং করব তো তার আগে একটু দেখে নিই যে কোথাও কোনো প্রবলেম রয়েছে আশা করি লাগালে এক চামচি হর্নের কথা তো এখন আমরা লগ ইন করে নেব তো বন্ধুরা আমরা টিভিটির কাজটি করতে একবারে সক্ষম হলাম আমরা টিভিটির কাজটি পরিপূর্ণ ওকে করে দিলাম এখন এখানে ডিশ নেই ডিশ লাগাইলেই আবারও নতুনের মতন চলতে থাকবে তো আমরা এখানেই কাজ স্কিপ করে দেব সবাই ভালো থাকবে